ফি আমার মৃত্যুর পর আমার কোন উন্মত আমাকে যদি দেখতে আসে সেই যেন আমি জীবিত অবস্থায় আমাকে দেখতে আসলো যেই উম্মত আমাকে দেখতে আসে ওই উম্মত সম্পর্কে আমি হায়াতুন নবী সে রওজায়ে পাক থেকে আমি নবী জানতে পারি জোর বলুন না সুবহান মাই দূর হু মজবুর হু আই সৈয়দ আলম दीदार देखा ते नहीं आवाज सुना दो मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम दीदार देखा ते नहीं आवाज सुना दो নবীর আশেক বলতেছে ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদেরকে পাগল বানিয়ে শুয়ে আছেন আপনাদের আপনাকে তো আমরা চোখ ভরে দেখতে পাচ্ছি না আপনি রাউজায় পাক থেকে একটু আওয়াজ আমাদেরকে শুনিয়ে দেন যেন আমাদের কলেজাটা ঠান্ডা হয়ে যায় জোরে বলুন সোবাহান আল্লাহ मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम दीदार देखा ते नहीं आवाज सुना दो ऐ बतहा के जाने वाले मेरा सलाम ले जा दरबार मुस्तफ़ा तक ये अरस मेरा ले जा রসুলের এক আশেক বলতেছে আমার কাছে তো টাকা নেই আমার কাছে তো পয়সা নেই আল্লাহ পাক তোমাদেরকে তৌফিক দিয়েছে তোমরা নবীর রাউজায় পাকের দিকে চলে যাচ্ছ আমার তো তৌফিক নাই আমার তো ডানা নাই উড়াল দিয়ে চলে যাব সুতরাং একটা কাজ করো ওরে হাজিরা তোমরা আমার পক্ষ থেকে সালামটা নিয়ে যাও আমার সালামটা আমার নবীর দরবারে পৌঁছিয়ে দাও बतहा के जाने वाले मेरा सलाम ले जा दरबार मुस्तफ़ा तक ए अरस मेरा ले जा আমার সালামটা আমার নবীর দরবারে পৌঁছিয়ে দিও আল্লাহ পাক কোরআনে পাকে সুরাই হজরাতের আয়াতে কি বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ লা তুকাদ্দিমু বাইন ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম আল্লাহ বলেন হে ইমানদারেরা তোমরা আল্লাহ এবং রাসূল থেকে অগ্রণী হতে চাও না আল্লাহ এবং রাসূল থেকে তোমরা আগে বেড়ে যেতে চেও না তোমরা পৃথিবীতে শত চেষ্টা করে আল্লাহ এবং রাসূলের আগে যেতে পারবে না রাসুল হচ্ছে আমাদের ইমাম মুক্তাদিকা ইমামের পিছনে থাকতে হয় সর্বদা আমি আল্লাহ খালেক আর আমার রাসুল আমার হাবিব হচ্ছে তোমাদের ইমাম লা তুকাদ্দিমু বাইনা ইল্লাহি ও রসুলহি তোমরা আল্লাহ এবং রাসুলের থেকে অগ্রণী হতে চেয়েও না আগে যেতে চেয়েও না ওয়াত্তাকুল্লাহ আল্লাহকে সর্বাবস্থায় বই করো ইন্নাল্লাহ সামিউন আলিম আল্লাহ হচ্ছেন শ্রোতা আল্লাহ হচ্ছেন সব কিছু জানেন ইয়া মানু হে ইমানদারগণ লা আল্লাহ পাক বলেন হে আমার শোনো তোমরা তোমাদের আওয়াজকে আমার নবীর আওয়াজের উপর করবে না নিজেদের স্বরকে সর্বদা আমার নবীর আওয়াজের থেকে নিচু করে রাখবে আমার হাবিবের প্রতি সর্বদা তোমরা আদব প্রদর্শন করবে শিষ্টাচার প্রদর্শন করবে লাতার ফাউ আসওয়া তাকুম ফাউকা সৌতিন নবী ওয়ালা তাজাহারু লাহু বিল কৌলি কাজাহরি বাদিকুম লিবাদিন আল্লাহ পাক বলেন আমার বান্দামাদিরা তোমরা যে যেভাবে অক একে অপরকে যেভাবে তোমরা নাম ধরে উচ্চ বাক্য করে ডাকাডাকি করো আমার হাবিবকে তোমরা সেভাবে ডাকবে না আমার হাবিবকে নিজেদের বন্ধুর মতো বাবা ছেলের মতো ছেলে বাবার মতো অসম্মানী করে ডাক দেবে না আমার হাবিবকে যখন তোমরা ডাক দেবে তখন তোমরা স্বরকে নিচু করে আদবের সাথে ডাকবে অন্যান্য মানুষের মতো তোমরা ডাকবে না কাজাহারি বাদিকুম লিবাদিন আর তোমরা যদি আমার হাবিবকে সাধারণ মানুষের মতো যদি ডাক দাও সাধারণ মানুষের মতো যদি মনে করো আন্তাহবাতা তোমাদের জীবনের সমস্ত আমাল বরবাদ হয়ে যাবে নষ্ট হয়ে যাবে জোরে বলুন নাউজবিল্লা ও তা সরুন অথচ তোমরা সেটা বুঝতে চাও না বুঝো না নবীজিকে তোমরা পরস্পর মানুষের মতো ডাকাডাকি করবে না যখন নবীজিকে সম্বোধন করে ডাকবে অত্যন্ত আদবের সাথে ডাকবে আদবের সাথে ডাক দেবে আল্লাহ পাক বলেন আমার উন্নতের মধ্যে যারা আমার নবীর সামনে নিজেদের স্বরকে নিচু করেছে নিজেদের আওয়াজকে নিচু করে আল্লাহ পাক বলেন আল্লাহ পাক তাদের কলবকে তাকওয়ার জন্য পরীক্ষা করে ফেলেছেন জুড়ে বলুন সুবাহান আল্লাহ পাক বলেন তাদের কলবের মধ্যে তাকুয়া আছে সেই তাকুয়ার পরীক্ষা হয়ে গেছে যেহেতু তারা আমার নবীর সামনে নিজের স্বরকে ছোট করে নিজের স্বরকে নিজের আওয়াজকে ছোট করে আদবের সাথে আমার নবীর সামনে হাজিরা দিয়েছেন জোরে বলুন আজিম আল্লাহ পাক বলেন আমি তাদের মাগফিরাতের ব্যবস্থা করে দিলাম আর তাদের জন্য আমি আজর আজিম মহা পুরস্কার রেখে দিলাম জোরে বলুন সুবাহান ইন্নাল্লাদিন ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত আকসার হুমলায়া কেলুন গড়ের বাহিরে থেকে দেওয়ালের অপর পাশ থেকে যেভাবে চিৎকার করে মানুষে ডাক দেয় সেভাবে যারা আমার নবীজিকে ডাক দেয় আল্লাহ পাক বলেন তারা তো বুঝে নাই আমি তাদেরকে কোন নিয়ামত দিয়েছি কেমন নিয়ামত দিয়েছি সুতরাং মদিনাওয়ালার প্রতি ভালোবাসা মদিনাওয়ালার প্রতি শ্রদ্ধা প্রেম প্রতিটি মুসলমানের উপর ফরস নবীজি বললেন লাইমিনু হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়ান আমি নবী যতক্ষণ পর্যন্ত আমার যে উম্মতের কাছে তার সন্তান থেকে তার পিতামাতা থেকে অন্যান্য সকল কিছু থেকে প্রিয় হতে পারবো না সেই উম্মত কামেল মমিন হতে পারে নাই আমার সেই উম্মত পরিপূর্ণ ইমানদার যার কন্তরে যার কলবের ভিতরে আমার পূর্ণ ভালোবাসা রয়েছে আমার পূর্ণ আদব রয়েছে আমার পূর্ণ শ্রদ্ধা রয়েছে সে হলো আমার খাঁটি উম্মত সে হলো আমার সত্যিকারের উম্মত জোর বলুন সুবাহান একেবার আমাকে দেখাও দয়াল কাবা মদিনা এই মন জুড়াবে মনে কোনো দুঃখ থাকবে না একবার আমাকে দেখাও দয়াল কাবা মদিনা এই মন জুড়াবে মনে কোনো দুঃখ রবে না দিলের মাঝে এ বাসনা আর কিছু চাই না একবার তুমি নিও আমায় সোনার মদিনা একবার আমায় নিও তুমি সোনার মদিনা না আমেরিকা না লন্ডন সে হো উলফত হামে মসতে মদিনা কর খোদায়া তুমি আছো সোয়ে নবী দূরারবের মদিনায় তুমি আছো সোয়ে নবী দুরারবের মদিনায় তোমাই দেকার আশায় মন বারে বারে ছুটে যায় তোমার লাগি কান্দে পরাণ তোমার লাগি কান্দে পরান মন যে মানে না জীবনে একবার যেতে চাই সোনার মদিনা জীবনে একবার যেতে চাই সোনার মদিনা কত আশা ছিল মনে যাব মক্ষা মদিনা কবুল কর অগ প্রভু আমার মনের কামনা তোমার কাছে এই মিনতি তোমার কাছে এই মিনতি ও হে রব্বানা জীবনে একবার যেতে চায় সোনার মদিনা